লাল লাল গোলাপ ফুল হলুদ হলুদ গাঁদা ফুল সবুজ সবুজ লতা পাতা কালো কালো চুল ওই নীল আকাশের কোনটি ঘেসে সাদা সাদা মেঘ যে ভাসে বেগনি রঙের শাড়ি পরে দিদিরা যায় স্কুল আমরা যাবো তাদের সাথে